আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তার রোজি ঘূর্ণিঝড় মোখাকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে একই সঙ্গে চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরে আট নম্বর এবং মোংলায় চার নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ শনিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার চট্টগ্রাম ও অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নির্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে চুয়াত্তর কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো ষাট কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ায় একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসছে সর্বশেষ কক্সবাজার সমুদ্রবন্দরকে দশ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এটি টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ সহ মিয়ানমারের উপকূল এবং এর আশপাশের উপর দিয়ে বয়ে যাবে বলেও জানানো হয়েছে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকায় গুমট আবহাওয়া বিরাজ করছে সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে উপকূলে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট জোয়ারের পানি বেড়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানানো হয় গতকাল রাতে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে এতে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানান সকাল থেকে মেডিকেল দল কোস্টগার্ড নৌবাহিনী পুলিশ নৌপুলিশ জেলা police fire service red crescent সোসাইটির স্বেচ্ছাসেবক দল স্কাউট দল আনসার বাহিনী সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাসমূহকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হয়েছে কক্সবাজার জেলা সদর এবং সবগুলো উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর শূন্য এক আট সাত দুই ছয় এক পাঁচ এক তিন দুই জেলার উপকূলীয় এলাকার পাঁচশো ছিয়াত্তরটি আশ্রয়কেন্দ্রের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু ভবনে আশ্রয়কেন্দ্র খোলার সিদ্ধান্ত হয়েছে আশ্রয়কেন্দ্রে প্রায় পাঁচ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে এজন্য প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে এছাড়া সেন্ট মার্টিনে সরকারি ভবন ও আবাসিক হোটেল মিলে অস্থায়ীভাবে সাঁত্রিশটি আশ্রয়কেন্দ্রে সাত হাজার এলাকাবাসীকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে মাছ ধরার পাঁচ হাজার একশো পঁচাশিটি বোট উপকূলে ফিরে এসেছে দুর্যোগকালীন সময়ের জন্য পঁচিশ লাখ নগদ টাকা মজুদ রাখা হয়েছে যার মধ্যে প্রতি দশ লাখ টাকা উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে একই সঙ্গে শুকনো খাবার মজুত রাখা হয়েছে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে বেলা পৌনে দুটা পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে তাদের খাবার সহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘূর্ণিঝড় মোখায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উখি ও টেকনাফের পাহাড়ে অবস্থিত তেত্রিশটি রোহিঙ্গা আশ্রয় শিবির এসব শিবিরে বসবাস করছেন বারো লাখেরও বেশি রোহিঙ্গা অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা আঘাত থানলে সেখানে প্রাণহানি ও ভূমিধসের আশঙ্কা রয়েছে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা নয়ন বলেন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে এ লক্ষ্যে রোহিঙ্গা শিবিরে কর্মরত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম ও বিশ্ব খাদ্য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 রোববার সন্ধ্যা সাতটা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে গতকাল রাতে এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচকের chairman air vice marshal M Mafidur Rahman এদিকে জেলার সব নৌ রুটের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা তেইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল দশটা আটান্ন মিনিটে চলবে বিকেল পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল পাঁচটা ষোলো মিনিটে চলবে রাত বারোটা ছয় মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত বারোটা ছয় মিনিটে চলবে সকাল ছটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং পরবর্তী ভাটা শুরু হবে সকাল ছটা বত্রিশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে